আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেল বিডি নিউজ থ্রি সিক্সটিতে দর্শক বাংলাদেশের সুপারস্টার কে এক কথা সবাই উত্তর দিতে পারবেন শাকিব খান এবং হ্যাঁ শাকিব খানের মাঝে সেই রূপ গুণ সৌন্দর্য সবই রয়েছে অনেক বিজ্ঞজনদের মতে শাকিব খান যদি এখন মারা যান তাহলে নাকি বাংলাদেশের চলচ্চিত্র ঠিক এই জায়গাতেই স্থবির হয়ে যাবেন চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মূল মন্ত্র এখন বাংলাদেশের সুপারস্টার শাকিব খান শাকিব খানের যে কয়টি ছবি করার রেকর্ড রয়েছে বাংলাদেশের কোনো নায়ক সেই রেকর্ডের কাছাকাছি পৌঁছতে পারেনি সর্বনন্দিত এই নায়ক ব্যক্তিগত জীবনে বিবাহিত ডিভোর্সি এবং এক সন্তানের পিতা চিত্র জগতে শাকিব খানের নায়িকার লিস্ট অনেক বড় এবং শাকিব খানের সাথে সিনেমা করতে পেরে নিজের জীবনকে ধন্য মনে করেছেন অনেক নায়িকাই নায়িকা এসেছেন সিনেমা করেছেন আবার হারিয়েও গেছেন কিন্তু হারিয়ে যাননি আমাদের নায়ক শাকিব খান ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত নিজ জল কলসে এগিয়ে যাচ্ছেন আমাদের শাকিব খান দেশ থেকে তার পরিবৃস্তিতে এখন চলে গিয়েছে দেশের বাইরে দেশের বাইরের নাম করা সব নায়িকারা শাকিব খানের সাথে সিনেমা করতে আগ্রহী দেশের বাইরে শাকিব খানের নায়িকার লিস্টে রয়েছেন কোয়েল মল্লিক শুভশ্রী পায়েল সায়ন্তিকা নুসরাত জাহান শ্রাবন্তী কিন্তু এখন আমরা আপনাকে চমকে যাবার মতো যে খবরটি দিতে পারবো সেটি হচ্ছে শোনা যায় শাকিব খানের সাথে সিনেমা করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন বলিউডের সুপারস্টার বলিউডের নাম করা সব নায়িকারা তাদের তালিকায় রয়েছেন সানি লিওন আলিয়া ভাট উর্বশী আনুষ্কা শর্মা দীপিকা পাঠকুন ঘনিষ্ঠ কিছু সূত্র থেকে জানা যায় প্রিয়াঙ্কা চোপড়া নাকি ব্যক্তিগতভাবে ফোনে কথা বলেছেন শাকিব খানের সাথে হলিউডে এখন যে সিনেমার কাজ করছেন তিনি সেটি কমপ্লিট করেই পরবর্তী সিনেমা করতে চাচ্ছেন তিনি শাকিব খানের সাথে এ ব্যাপারে শাকিব খান প্রিয়াঙ্কা চোপড়াকে বলেছেন আরেকটু চিন্তা করে তিনি তার মতামত জানাবেন প্রিয়াঙ্কা চোপড়াকে এছাড়াও অনেক সুন্দরী তামিল নায়িকাও নাকি শাকিব খানের সাথে সিনেমা করতে চান এ ব্যাপারে শাকিব খান বলেছেন তামিল ভাষা সেটা যদি উনি ভালো রপ্ত করতে পারেন তবে নাকি সেসব নায়িকাদের সাথেও তামিল সিনেমায় অংশ নেবেন আমাদের সুপারস্টার শাকিব খান নিয়মিতভাবে নিজের শরীরের চর্চা করে চলেছেন আমাদের শাকিব খান আরো স্লিম হতে চাচ্ছেন বাসায় রেখেছেন তিন থেকে চারজন ডান্স মাস্টার যারা তাকে নিয়মিতভাবে নাচের নতুন নতুন স্টেপ শিখিয়ে যাচ্ছেন ব্যক্তিগত চিকিৎসক নিয়মিতভাবে তদারকি করছেন সাকিব খানের স্বাস্থ্যের ওজন যেন না বেড়ে যায় সেজন্য রয়েছে ডায়েটিশিয়ান এবং পার্সোনাল ট্রেনার উচ্চ বেতন দিয়ে তিনি পুষছেন তার এ সকল ডায়েটিশিয়ান এবং ডক্টরদের এছাড়াও ব্যক্তিগতভাবে তার রয়েছে চার থেকে পাঁচজন বিউটিশিয়ান তারা নিয়মিতভাবে শাকিব খানের চেহারা করার যত্ন করছেন বয়সের সাথে সাথে মোটেও বুড়িয়ে যেতে চাচ্ছেন না আমাদের শাকিব খান এজন্যই জন্যই এত আয়োজন এত যত্ন এত মেনটেন এছাড়া বলা তো যায় না বলিউডের পর হলিউড থেকে আবার কখন কল পেয়ে বসেন আমাদের শাকিব খান সেজন্যই নিজেকে এত ফিট করা শাকিব খানের পরবর্তী পথ চলা নিয়ে যে কোনো কৌতূহল মেটাতে অবশ্যই বিডি নিউজ থ্রি সিক্সটির সঙ্গেই থাকুন